মোহাম্মদ রসুল তুমি মোহাম্মদ রসুল তুমি আমার প্রিয় নবী বাদিনার বুলবুল দিবানিশি তোমায় ভেবে হয়েছি ব্যাকুল তুমি আমার প্রিয় নবি মোহাম্মদ রাসুল তুমি আমার প্রিয় নবি মোহাম্মদ রাসুল তোমার নামে দুরুদ পারে এই ধারণী কুল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল রবে এসেছিলে অগ তুমি মোরর রবি তোমার প্রেমের কবিতা লিখে যায় কত কবি রবে এসেছিলে অগ তুমি মোরর রবি তোমার প্রেমের কবিতা লিখে যায় কত কবি তোমার প্রেমে এমন রে আমার প্রেমে এ মন যে আমার দিওয়ানা ব্যাকুল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল দিবানিশি তোমায় ভেবে হয়েছি ব্যাকুল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল